ইনকাম করতে চাইলে আমাদের সাথে জয়েন্ট হও আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারো ইথিক্যাল মানি মেকার আজকে আমাদের ইনকাম পুরো দেখাবো আজকে আমাদের ইনকাম পুরো ছয়শো পঁচাশি ডলার এবং আজকের মার্কেট প্রাইস ভ্যালু এটা এবং আজকের টাইম সব বিস্তারিত এখানে আছে আমাদের সাথে টিমে জয়েন্ট হয়ে ইনকাম করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ভিডিও ডিসক্রিপশন নিচে সব বিস্তারিত দেওয়া আছে কিভাবে আমাদের সাথে জয়েন্ট হবেন আমাদের টিমে জয়েন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে ভিডিও ডিসক্রিপশনের নিচে সমরে ক্লিক করবেন এবং এখানে একটি লিঙ্ক দিতে দেখতে পারবেন জয়েন নাও এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটি সাইটে নিয়ে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম শুধুমাত্র ইমেল আমরা আপনাদের ইমেল দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা রেসপন্স অবশ্যই পাবেন তো আমাদের মেম্বারশিপ বর্তমান তিরিশ ডলার আছে এটা ভবিষ্যতে আমরা তিনশো ডলার করে দেব আপাতত আমাদের কিছু আর্জেন্ট মেম্বার দরকার বলে আমরা তিরিশ ডলার দিচ্ছি তিরিশ ডলারে এখন তিন মেম্বার জয়েন করাচ্ছি কিন্তু এটা তিনশো ডলার ভবিষ্যতে হয়ে যাবে এবং এটা খুব শীঘ্রই সামনেই হয়ে যাবে তো আপনারা এটা সুযোগ আছে এখন তিরিশ ডলারে আমাদের সিক্রেট মেম্বার জয়েন করার সো পেমেন্ট করবেন কি বলে আমাদেরকে পেমেন্ট করার জন্য আপনার বিট কয়েন আছে লাইট কয়েন আছে ইথেরিয়াম আছে এটা যেটা আপনি পেমেন্ট করতে চান আপনি কয়েন বেস দিয়ে পেমেন্ট করতে পারেন ট্রাস্ট ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারেন সো যদি বিটকয়েন দিয়ে পেমেন্ট করেন এটার উপর ক্লিক করবেন এখানে একটি অ্যাড্রেস পাবেন বিটকয়েন এটাকে কপি করে আপনার কয়েন বেস কিংবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে পেমেন্ট করবেন ঠিক যদি লাইট কয়েন দিয়ে পেমেন্ট করতে চান এটার উপর যদি ক্লিক করেন আপনার লাইট কয়েনের অ্যাড্রেস পাবেন ইথেরিয়ামও কিন্তু একই সো পেমেন্ট করার জন্য একটা ওয়ার্ডও যেন ভুল না যায় যদি আপনারা একটি ওয়ার্ড আপনারা কপি করতে ভুল করেন তাহলে কিন্তু ডলার আসবে না সো যেই পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্ট করেছেন যদি আপনার কয়েনবেস দিয়ে পেমেন্ট করে থাকেন সেই এর ইমেল আইডিটা এবং স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইমেলে পেমেন্ট আমাদের ইমেল যেটা আছে সেটার উপরে ভিডিও ডিসক্রিপশনে নিচেও ইমেল আইডি দেওয়া আছে এবং সরাসরি ওয়েবসাইটেও দেওয়া আছে পেমেন্ট করার এখানে পর আপনারা সেন্ড করবেন আগে কিন্তু পেমেন্ট করবেন তারপর হচ্ছে আমাদের ইমেলে মেইল করবেন তারপর আপনাদেরকে আমরা আমাদের পার্সোনাল যে নাম্বার সেটি আমাদের ফেসবুক আইডি আমাদের টিমের গ্রুপ সবকিছু ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে আমাদের মেম্বারশিপে জয়েন করা হবে এবং আপনাকে কিছু গুগল ড্রাইভের লিংক দেওয়া হবে সেই গুগল ড্রাইভের লিংকে গুলো আপনারা ক্লিক করে আপনারা কাঙ্ক্ষিত যে সিক্রেট ভিডিও গুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনারা দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কাজ স্টার্ট করবেন আপনাদের যে কাজটি ভালো লাগে সেটাই করবেন আমাদের অনেক কাজ আছে অনেক ইজি কাজ যেগুলো আপনার বাংলা এইচডি কোয়ালিটি আপনাদের কোন রকম কাজ করতে অসুবিধা হবে না আপনাদের যদি কোন রকম সাপোর্টের প্রয়োজন হয় আমাদের এই মেলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যখন মেম্বারশিপে জয়েন্ট হবে তখন আপনাদেরকে আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আমরা পাবলিক ভাবে এখন ফোন নাম্বার ডিসক্রিপশনে দিতে পারতেছি না কারণ আমাদের এটি সম্পূর্ণ সিক্রেট কাজ আমাদের প্রত্যেকটি কাজে অনেক সিক্রেট তো আপনার রান করার জন্য অবশ্যই আগে পেমেন্ট করতে হবে এবং আপাতত এখন তিরিশ ডলার আছে ভবিষ্যতে কিন্তু এটা তিনশো ডলার হয়ে যাবে যদি কারো আগ্রহ থাকে যদি আমাদের ট্রান্সলেট করে থাকেন আমাদের সাথে জয়েন্ট হতে পারেন আমরা কোনো প্রতারণা কিংবা কোনো ক্ষতি করার জন্য আপনাদেরকে এই কাজগুলো শিখাচ্ছি না আমরা টোটালি এথিক্যাল মানি মেকিং শিখাচ্ছি যদি আপনি কাজ করার পর বুঝবেন এবং ইনভেস্টেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা পেমেন্ট প্রুফ সহ ভিডিও আপনাদেরকে দিব দয়া করে কেউ ভিডিও ডিসক্রিপশন নিচে কমেন্ট করবেন না যাদের কিছু জানার ইচ্ছা আছে আমাদের ইমেল আইডিতে আপনারা মেল করে বিস্তারিত জানার চেষ্টা করবেন কখনোই আপনারা কমেন্ট করে কিছু জানার চেষ্টা করবেন না যা জানার ইচ্ছা আছে ইমেলের মাধ্যমে আপনারা অবশ্যই সাপোর্টে মেল করলে চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই রিপ্লাই পাবেন আর যখন পেমেন্ট করবেন আমাদের পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাবেন ইমেল আইডি পাঠাবেন যেটা দিয়ে মেন আমাদেরকে পেমেন্ট করেছেন সেটি যখন পাঠাবেন আমরা কনফার্ম করার পর আধা ঘন্টার ভিতরে আপনাকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে আমাদের মেম্বারশিপ জয়েন ডিটেলস এবং আমাদের সিক্রেট ভিডিও গুলো সম্পূর্ণ গুগল ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে সেগুলো আপনি ডাউনলোড করে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন আপনি যে কোনো ক্রিটিক্যাল কাজ আছে সব করতে পারবেন আমরা কোনো ইনলিগাল কাজ শিখাচ্ছি না যে আপনি এখান থেকে কারো ক্ষতি করে ইনকাম করবেন আপনার সম্পূর্ণ লিগাল শিখাচ্ছি